বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো তিপান্ন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি এতিমদের উদ্দেশ্য করে বেশ কয়েকটা কথা বলেছেন তার এক আবুরেরা বলছেন যে আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি কোনো ব্যক্তি যদি এতিমদের উদ্দেশ্যে এবং বিধবাদের উদ্দেশ্যে রুজির অন্বেষণ করে এবং তাদের মুখে সে রুজির ব্যবস্থা করে দেয় অথবা তাদের অর্থ দিয়ে সহযোগিতা করে বস্ত্র দিয়ে সহযোগিতা করে চিকিৎসা দিয়ে সহযোগিতা করে শিক্ষা দিয়ে সহযোগিতা করে আল্লাহ সুবানতালা ওই ব্যক্তির জন্য এত পরিমাণে লেখি লিখে দেন যা দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি সারা রাত তাহার যদি নামাজ পড়লে যত নাকি একজন ব্যক্তি ইয়াতিমের যদি দায়িত্ব নেয় তার চাইতে দ্বিগুণ তার সমপরিমাণ নাকি আল্লাহ তার আমল নামায় লিখে দেবেন এই ফজিলত বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পাবে না কেন সব জায়গাতে ইয়াতিমখানা নেই আছে কথা বলেন মানুষকে যদি কিছু খাওয়াবো মনে করেন ফকির মিসকিনকে খুঁজে পাওয়া খুব মুশকিল কিন্তু আপনাদের এলাকাতে যেহেতু ইয়াতিমখানা আছে যদি আপনি চান আল্লাহ নবী তিনি বলছেন কোন ব্যক্তি যদি ইয়াতিমদের উদ্দেশ্যে তাদের মুখে খাদ্য দেওয়ার জন্য অথবা তাদের ব্যবস্থার জন্য দায়িত্ব নিয়ে নেয় আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামায় সার রাত্রি তাহাজের নামাজ পড়লে যত নিকি অত নিকি লিখে দেন এবং তার নামে শহীদের মর্যাদা মানে জিহাদ করলে যত নিকি ওর আমল নামালা তত নিকি লিখে দেন আমরা সবাই জিহাদ করতে পছন্দ করি সবসময় বলা হয় যে আহলে হাদিস শাহেক শাহেকরা তারা জিহাদের পক্ষে কথা বলে না জিহাদ ফরজ এ কথা বলে না আপনার এলাকাতে যেসব কর্মগুলো আছে আল্লাহ নবী বলে দিয়েছেন এই কাজগুলো করলেই জিহাদের সমপরিমাণ নাকি আল্লাহ লিখে দেন ভাই আমরা তারপরেও অনেক মানুষ গা ফেলা আছে না নাই কথা বলেন মিসকাত খুলবেন তেইশশো আঠান্ন নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন একজন সাবিসে বলছে আল্লাহ নবী আমার হৃদয়টা খুব কঠিন খুব কঠোর আমার চোখ দিয়ে কোনো পানি বেরোয় না একজন মানুষ যদি ছটপট করে মৃত্যুবরণ করে আমি দুই চোখ দিয়ে দেখি তারপরে আবার অন্তরের মধ্যে একটু একটু দয়া মহাব্বত ভালোবাসা কিচ্ছু জন্মায় না খুব কঠোর ভাই এমন মানুষ আছে না নাই অনেক মানুষ আছে দেখবেন একজন মানুষকে ছটফট করে মৃত্যুবরণ করতে দেখছে ডাজ নট ম্যাটার তার কাছে কোনো ব্যাপারই নয় সে চলে যাচ্ছে যতই রকম দুর্ঘটনা ঘটুক না কেন তার হৃদয়টা একটু কাঁদে না তার হৃদয় থেকে রক্তক্ষরণ হয় না একজন সাহাবি সে হচ্ছে ইয়ারসুল্লাহ আমার অন্তরটা খুবই কঠিন আমাকে কিছু উপদেশ দেন যেন আমার হৃদয়টা গলে যায় আমি মানুষের দুঃখ দেখে যেন আমার একটু দুঃখ হয় কারো কষ্ট দেখে আমার যেন কষ্ট হয় আল্লাহ সুল কিছু আমাকে উপদেশ দেন আল্লাহ নবী বলছেন তোমার এলাকাতে তোমার কাছে যদি কোনো ইয়াতিম থাকে তার মাথায় একটু হাত বুলে দিবে তাকে একটু আদর করবে একটু যত্ন করবে দেখবে আল্লাহ সুবান তালা তোমার হৃদয়কে একদম নরম করে দেবে তার উদ্দেশ্য হচ্ছে এটাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও ইয়াতিম ছিলেন কি ছিলেন না কথা বলেন তিনিও জানতেন যে এতিমদের জীবন যার বাপ নাই মা নাই কত কঠিন গোটা জিন্দগিকে জিহাদ করে চলতে হয় তাই কেউ যদি এতিমের দায়িত্ব নেয় আলোচ বলছে ওই ব্যক্তি যে দায়িত্ব নিয়েছে ওই জিহাদ যে মুজাহিদ তার সমাপূরণ নিকি আল্লাহ সুবান তালা তার আমল নামায় লিখে দেন আপনাকে শুধু আজকে কয়েকটা আলোচনার বিষয় দেখিয়ে দেব কিছু আমলের কথা বলবো যে আমলগুলো করলে জিহাদ সমপরিমাণ নেকি পাবেন কি সমতুল্য কথা বলেন জিহাদ আমরা বার মাতে জিহাদ করতে যাই আমরা বলি আমরা ফিলিস্তিনেতে চলে যাব জিহাদ করতে আমরা চলে যাবো আমেরিকাতে আমরা যাব ওখানে ওখানে কিন্তু আপনি নিজের বাড়ি থেকেই এমন কিছু ইবাদত আমলে কথা নাবি বলে দিয়েছেন যেগুলো করলে জিহাদ সমাপ্রদান নেকি আছে হাদিস নামাজ ষোলো হাজার একশো তিন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একজন বৃদ্ধ নারী সে বলছে ইয়ারসুল্লাহ আমাদের অর্থ তেমন নেই আমাদের তেমন অর্থ নেই আর আমি দুর্বল হয়ে গেছি কিন্তু যারা ধনী আছে তারা জাকাত দিয়ে নেকি কামিয়ে নিচ্ছে তারা সাদগা দিয়ে নেকি কামিয়ে নিচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে তারা নেকি কামিয়ে নিচ্ছে যারা মুজাহিদ তাদের যে খরচ করে তারা আমাদের চাইতে আমলের দিক দিয়ে ইবাদতের দিক দিয়ে বেশি আগিয়ে যাচ্ছে আল্লাহ নবী কিন্তু আমরা নামাজ পড়ছি তারা তো নামাজ পড়ছে আমরা রোজা করছি তারা রোজা করছে কিন্তু তাদের অর্থ থাকার কারণে তারা এই এই সবগুলো বেশি পাচ্ছে আল্লাহ নবী আমাকে এমন কিছু ইবাদতের কথা বলে দেন আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আমি তাদের চাইতে নেকিতে এগিয়ে যেতে পারি সাহাবিদের জজবা রাখেন নিজের অর্থ সম্পত্তি নেই কিন্তু নেকি পাওয়ার জন্য নবীর কাছে যাচ্ছে গিয়ে বলছে এমন কিছু ইবাদতের কথা বলেন যে ইবাদত গুলো করলে নেকি পাবো ওদের চাইতে নেকিতে আমি দ্বিগুণ উপার্জন করতে পারবো এমন কিছু নেকির কথা বলে দেন আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তাকে বলছে যে তুমি যদি কিছু আমল করো ইবাদত করো তাদের চাইতে তুমি ছাড়িয়ে যাবে এক কোনো ব্যক্তি যদি একবার সকালবেলায় এবং বিকেলবেলায় মাগরীবের পর থেকে ফজরের একদম ফজরের পর পর্যন্ত এই সময় কেউ যদি একশো বার সুবহান আল্লাহ এই কথা বলে তাহলে ইসমাইল আলসাতামের বংশের একশো জন দাস আজাদ করলে যত নেকি তার আমল নামায় তত নেকি লিখে দেন সুবহান আল্লাহ প্রত্যেক দিন মাগরীবের পর একশো বার আর ফজরের নামাজের পর একশো বার যদি পাঠ করতে পারেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ বলছে ছোট্ট ইবাদত বা এটা খুব কঠিন কথা বলেন ক মিনিট লাগে ফজরের পরে ক মিনিট লাগে আপনি মসজিদ থেকে বেরিয়ে বাড়িতে যেতে যেতে পড়তে পারবেন যদি পাঠ করতে পারেন নবী ইসমাইল আলিসাতামের বংশের একশো জন দাসকে আজাদ করলে যত নেকি তত নেকি আপনার আমল নামায় দেওয়া হবে কেন ইসমাইল আলাইসালামের কথা বললেন কেন নবী ইসমাইল আলাইসালাম তিনি যার গর্বে জন্মগ্রহণ করেছেন তার নাম হচ্ছে হাজেরা কি কথা বলেন যে একজন দাসী ছিল স্বয়ং দাসী ছিল নবী ইব্রাহিমের স্ত্রী দ্বিতীয় স্ত্রী যে দাসী ছিল আর তার গর্বে এসেছে ইসমাইল আর ইসমাইলের বংশে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী এসেছে এই বংশের একশো জন দাসকে আজাদ করলে যত নাকি আল্লাহ আপনার আমল নামে তত নাকি লিখে দেবেন